সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা আমি দেখাবো এটা অনেকেই অনেকের কাছে পরিচিত অনেকের কাছে একটা জানা বিষয় তবু আমি তাদের জন্য আজকে ভিডিওটা রেকর্ড করছি যারা নতুন নতুন ক্রিপ্টো মার্কেটে আসছেন ক্রিপ্টো ওয়ালেটে অ্যাকাউন্ট খুলছেন বিশেষ করে ট্রাস্ট ওয়ালেটে যারা নতুন নতুন অ্যাকাউন্ট খুলছেন ও তার আগে আমি একটু বলে নিই যে ট্রাস্ট ওয়ালেটটা আপনারা কোথায় পাবেন ট্রাস্ট ওয়ালেট আপনাকে প্রথমে হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে গিয়ে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ করলে আপনার ট্রাস্ট ওয়ালেট পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা ট্রাস্ট ওয়ালেট ডাউনলোড করে আপনারা সেখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন অ্যাকাউন্ট খোলা খুবই সহজ আপনি শুরু করলেই দুই একটা অপশন পার হলে ট্রাস্ট ওয়ালের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ওটা আমি আর দেখাবো না ওটার জন্য যদি আপনাদের তো তারপরেও না পারেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকে দেখে আপনারা করে নিতে পারবেন তো আমি এখন শুধু দেখাবো আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকে আছেন যারা নতুন নতুন যুক্ত হচ্ছেন এই সেক্টরে তারা ট্রাস্ট ওয়ালেটে কাস্টম টোকেন অ্যাড করতে পারছেন না অর্থাৎ নতুন টোকেন যেগুলো বাই ডিফল্ট ট্রাস্ট ওয়ালেটে থাকে না সেই টোকেনগুলো অ্যাড করতে পারছেন না সেগুলো কি করে অ্যাড করবেন আমি এখন আপনাদের দেখিয়ে দেবো কাস্টম টোকেন অ্যাড করার জন্য বা নতুন টোকেন অ্যাড করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করতে হবে ওপেন করার পরে আপনারা উপরে ডান পাশে কোনায় এই জায়গাটাতে দেখতে পাবেন এখানে একটা দুটো দাগের মতো অপশন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে যে টোকেনটাকে আপনি অ্যাড করতে চাচ্ছেন নতুন যে টোকেনটাকে সেটা নিশ্চয়ই আপনি কোনো জায়গা থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেস পাবেন আপনাকে কেউ কন্ট্রাক্ট অ্যাড্রেস দিবে অথবা সেটা যে চেন চেনের টোকেন হতে পারে বিএসসি চেন হতে পারে ইথারিয়াম চেন সেই চেনের সাইটে গেলে ইথার স্ক্যান অথবা বিএসসি স্ক্যানে গেলে আপনারা তার টোকেন অ্যাড্রেসটা পেয়ে যাবেন অ্যাড্রেসটা আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনার যদি সেটা ট্রাস্ট ওয়ালেটে অ্যাড থাকে তাহলে সরাসরি ওয়ালেটটা শো করবে আর যদি না থাকে তাহলে এই রকম শো করবে এখানে আপনি দেখতে পাবেন নিচের দিকে কাস্টম টোকেন নামে একটা অপশন চলে এসেছে কাস্টম টোকেন এই জায়গাটাতে ক্লিক করতে হবে কাস্টম টোকেন লেখাটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ট্রাস্ট ওয়ালেট ওপেন করে দিবে যেখানে নেটওয়ার্ক নেটওয়ার্ক এই এই ঘরটাতে বাই ডিফল্ট ইথারিয়াম সেট করা থাকবে এখান থেকে আপনারা যে চেনের টোকেন অ্যাড করতে চাচ্ছেন সেই চেন সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্যে আপনাদেরকে প্রথমে এই ইথারিয়াম লেখা জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে চেন রয়েছে smart chain Tron Ethereum Ethereum classic আপনি আমি এখান থেকে স্মার্ট চেনটা সিলেক্ট করতে যাচ্ছি আমি ইথারিয়াম চেনের একটা টোকেন অ্যাড করব সেটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইবারে আপনি যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা পেয়েছিলেন টোকেনের সেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পরে অনেক সময় আপনারা দেখতে পাবেন যে এই যে নিচে যে ঘরগুলো আছে নেম তারপরে রয়েছে সিম্বল তারপরে আছে ডেসিমেল এই ঘরগুলো অনেক সময় নিজে নিজে ফিল আপ হয়ে যায় অনেক সময় নিজে নিজে ফিল আপ হয় না তো যদি নিজে নিজে ফিল আপ হয়ে যায় ভালো না হলে আপনারা ঠিক যেখান থেকে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করে নিয়েছিলেন যদি সেটা বিএসসি স্ক্যানার হয় আপনারা চলে যাবেন বিএসসি স্ক্যানার ওয়েবসাইটে এবং সেখানে গিয়ে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দিলে আপনি দেখতে পাবেন যে এই টোকেনটার নাম কি নাম যা সাধারণত সিম্বলও তাই হয়ে থাকে আর সিম্বল যাই হোক আপনি যা খুশি দিতে পারেন এটাতে কিছু যায় আসে না আর ডেসিমেল কত সেটা ডেসিমেলের ঘরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে যেহেতু আমার বাই ডিফল্ট চলে এসেছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা পেস্ট করলেই আমাকে আর দিতে হচ্ছে না আমি এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেওয়ার পরে শুধুমাত্র ডানে ক্লিক করে দেবো ডানে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে টোকেনটা অ্যাড হয়ে গেছে এবং সেই সাথে সাথে টোকেনটা আপনার পরবর্তীতে আপনার ওয়ালেট ওয়ালেটে বাই ডিফল্ট যে টোকেনগুলো অ্যাড করা থাকে সেখানে চলে যাবে সেখানে আপনি এখানে দেখুন আমার ফ্লাইং ডগ টোকেনটা অ্যাড হয়ে গেছে আমি ফ্লাইং ডগ টোকেনটাকে ওপেন করে রেখেছি তো এইভাবেই খুব সহজে আপনারা ট্রাস্ট ওয়ালেটে একটা কাস্টম টোকেন অ্যাড অ্যাড করতে পারেন কাস্টম টোকেন অ্যাড করা করতে আপনাদের তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আপনি প্রায় আমার চ্যানেলে পাবেন আমি চেষ্টা করি আমার চ্যানেলে যেসব ভিডিও দিই সেগুলো একটু অর্থবহ ভিডিও র্যান্ডম ভিডিও আমি চ্যানেলে পোস্ট করি না এই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে আমার সাথে আপনি যুক্ত হতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আপনি আপনার সমস্যা সেখানে সরাসরি লিখতে পারেন আমাদের অ্যাডমিন প্যানেল প্যানেল থেকে আপনাকে সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করা হয় যথাসম্ভব এবং সেই সাথে সাথে আপনি টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকেও আপনি আমার একটা গ্রুপ রয়েছে সেখানে যুক্ত হয়ে থাকতে পারেন আমরা হয়তো যদি আপনি সেই সব জায়গায় আপনার সমস্যার কথা লেখেন তাহলে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাকে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আর সেই সাথে সাথে আপনাদেরকে আরও একটা সুখবর দিতে চাই আমাদের প্রিয় দর্শক বন্ধুদের জন্য আমরা এমন একটা সাইট নিয়ে এসেছি যে সাইটটাতে আপনি আপনার পছন্দ মতো অনেক কিছু পেয়ে যাবেন এবং সেটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন যেমন আপনার যদি প্রয়োজন হয় কিছু এডিটেবল গ্রাফিক্স ডিজাইন আপনি সেখানে উন্নত মানের কিছু গ্রাফিক্স ডিজাইন পাবেন যেটাকে আপনি আপনার আপনার সুবিধা মতো এডিট করে আপনার কাজে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ওয়ার্ড ফাইল আপনারা সেখানে পাবেন যেটা আমাদের প্রায় সবার দরকার হয়ে থাকে এবং সেখানে আপনি পাবেন প্রিমিয়াম অনলাইন আর্নিংস বিভিন্ন ধরনের কোর্স যেটা আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হয় আমরা সেখানে এগুলা মার্কেট থেকেই আমাদের বিভিন্ন ধরনের ভালো ভালো আইটি ফার্ম থেকে সংগ্রহ করে সেখানে রেখেছি আপনাদের জন্য এবং সেই সাথে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু সফটওয়্যার যেগুলো আমাদের অনলাইনে কাজ করতে গেলে প্রয়োজন হয় এগুলো আপনারা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে এবং এগুলোর জন্য আপনাদের সেখানে কোনো পে করতে হবে না এই সাইটের লিঙ্কটাও আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বিভিন্ন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে থাকি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো যদি আপনার দরকার হয় এর মধ্যে কোনোটা এবং কি কি আছে তার মধ্যে কোনোটা কোনটা আপনার দরকার হতে পারে সেটা বোঝার জন্য আমাদের সাইটটা করে আসতে পারেন তো আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন